Yeah. সিদ্দিক ভাই আপনি মাইক্রোফোন অফ করেন আবিদ হোসেন ভাই আপনারা ভিডিও অফ করেন এখন আমি ক্লাস শুরু করে দিয়েছি দেখেন আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউবের আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইউটিউবের উপরে একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা চ্যানেলকে সেট করা এই বিষয়ের উপরে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি আমাদের ইউটিউবের উপরে ক্লাস হবে তিনটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা দুই নম্বর হচ্ছে চ্যানেল অপটিমাইজ করা video upload and video SEO করা আর কিভাবে ইউটিউবের চ্যানেল মার্কেটিং করে আপনি কিভাবে একটা চ্যানেলকে অল্প দিনে আপনার সাবস্ক্রাইব বাড়াইতে পারেন ওয়াচ বাড়াইতে পারেন ভিউ বাড়াইতে পারেন এই বিষয়ের উপরে তিনটা ক্লাস হবে টোটাল তো আমি বিশ্বাস করি আপনারা যদি এই তিনটা ক্লাস করতে পারেন বা মন দিয়ে করেন তাহলে আপনারা অবশ্যই এতে ভালো কিছু করতে পারবেন আপনাদের সবাইকে বলি আপনাদের যাদের উপস্থাপনার মেধা ভালো আছে যারা সুন্দর করে কথা বলতে পারেন আপনারা প্রত্যেকেই ইউটিউবিং করেন ইউটিউব করলে লাভ কি আপনি যদি ছয় মাস এক বছর কষ্ট করে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার চ্যানেল থেকে আপনি স্থায়ীভাবে একটা ইনকাম পাবেন এখন দশ টাকা পান আর দুইশো টাকা পান আর দশ দশ হাজার টাকা পান সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আপনি একটা স্থায়ীভাবে ইনকাম পাবেন স্থায়ীভাবে একটা ইনকাম প্রতি মাসে একটা ইনকাম উঠাইতে পারবেন এবং সেই ইনকামটা আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি হবে ঠিক আছে আপনি হয়তো একটু ভিজিট করেন আপনার এলাকায় সুন্দর সুন্দর জায়গা আছে আপনি কি করেন সেই জায়গাগুলোকে আপনার হাতে অবশ্যই স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের মাধ্যমে সেই জায়গাগুলোকে আপনি কি করেন ভিডিও করেন ভিডিও করে সেই জায়গাগুলো আপনি ইউটিউবে দেন সেখান থেকে অথবা আপনি কি করেন আপনার এলাকায় মাছ ভালো দৌড়ে মানুষ ভালো মাছ মারতে পারে মাছ বেশি আছে আপনি ফিশিংয়ের একটা চ্যানেল ক্রিয়েট করেন চ্যানেল ফিশিংয়ের একটা চ্যানেল ক্রিয়েট করে ফিশিংয়ের চ্যানেল ক্রিয়েট একটা ফিশিংয়ের ভিডিও মেক করেন ভিডিও মেক করিয়া আপনি ছাড়েন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফিশিং ভিডিওগুলো স্যার কথা রকট রকেট আসে মানে মানে আমি কথাটা বুঝতে পারিনি কথাগুলো রেকর্ড হচ্ছে হ্যাঁ আমি ভিডিওটা তো অবশ্যই রেকর্ড করি আপনি কি বলছেন সে কথাটা আমি বুঝতে পারিনি ক্লিয়ারলি কথা আপনার পিছনের ওইগুলা কি আছে ভাই আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর থ্যাংক ইউ স্যার কথা রকেট আসছে কথা রকেট মানে আমি বুঝি নাই আপনি আরেকবার সুন্দর করে লিখে দেন যাই হোক তো কথা বলতে চাচ্ছিলাম আমি কথায় ছিলাম যে আপনারা আপনাদের নিজের মোবাইলটাকে কাজে লাগান শুধু ফেসবুকিং করে আর সময় কাটাবেন না আপনি আজ থেকে পাঁচ মাস বা পরে আপনাকে কোথায় দেখতে চান সেই একটা স্টেপ রেডি করেন হ্যাঁ আপনি ইউটিউব এমন একটা প্লেস যদি আপনি একটা ইউটিউব চ্যানেলকে যদি সুন্দর করে বিল্ড আপ করে যাইতে পারেন আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তান সন্ততি বিবেচারও সেখান থেকে ইনকাম পাবে কারণ এই ভিডিওগুলো তো আর ডাউন আপনার এই ভিডিওগুলো তো আর ক্যান্সেল হবে না মানুষ দেখবে হয়তো আপনি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিলে বেশি বেশি ইনকাম আসবে কিন্তু এক সময় যদি আপনি ভিডিও দেওয়া বন্ধ করে দেন তাহলে আপনার পুরানা ভিডিওগুলো থেকেও ইনকাম আসবে কম হোক বেশি হোক এই জন্য আপনি ইউটিউবিং করেন আপনারা ইউটিউবকে খুব সে মানে শক্তভাবে ধরেন অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইউটিউব করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইউটিউব করে কথা বুঝতে পারছেন এমন কিছু মানুষ আছে ওনারা যদি আর যদি ভিডিও নাও দেয় এখন যদি সে বৈশা বৈশা খায় তারপরেও তার জন্য কোনো সমস্যা হবে না তার এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা মান্থলি ইনকাম আসবেই কথা বুঝতে পারছেন কিন্তু সেই পর্যায়ে যাইতে হইলে আপনি সেই মানের সেই পজিশন তৈরি করতে হইব সেই পরিমাণ আপনার সাবস্ক্রাইব লাগবো ওয়াচ লাগবো ভিউ লাগবো এখন আসুন ওয়াচ কি ওয়াচ মানে হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলা মানুষ দেখছে সেটাকে বলা হয় ওয়াচ ওকে এখন আপনি চ্যানেল থেকে কিভাবে ইনকাম করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেই বিষয়টা আগে আমরা আলোচনা করি একটা চ্যানেল থেকে যদি আমি ইনকাম করতে হয় তাহলে আমাকে তিনশো ষাট দিনের ভিতরে যে কোনো তিনশো ষাট দিনের ভিতরে অবশ্যই আমাকে কি করতে হবে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে হবে আমি যদি আপনাদের আমার চ্যানেলটা একটু ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ওয়াচ টাইমটা কী হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন আসলে ওয়াশ টাইমটা কি এটা আমি একটু দেখাই আপনাদের ঘুরাই ওকে তো এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সহজে ফ্রিলান্সিং থেকে সবচেয়ে সহজে ইনকাম করার সিস্টেম হচ্ছে ইউটিউবিং কইরা আপনি একটু কষ্ট করবেন একটু কষ্ট করবেন কি কষ্ট করবেন কষ্ট কইরা পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও প্রথমে মেক করবেন সেগুলো ধারাবাহিকভাবে দিবেন একটু আপনার বন্ধুবান্ধবের কাছে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটু মার্কেটিং করবেন তাইলেই দেখবেন আপনি ছয় মাসের ভিতরে আপনার চ্যানেলটা মনিটাইজ করে নিয়ে আসতে পারবেন আর দেখেন আমি কতদিন হয়েছে আমার চার সর্বপ্রথম ভিডিও দিয়েছি আজ থেকে চার মাস বা পাঁচ মাস আগে আমি মনিটাইজের মনিটাইজেশনের পাশাপাশি চলে আসছি কথা বুঝতে পারছেন সো দ্যাট আপনারা একটু কষ্ট করবেন কষ্ট করলেই মনিটাইজেশনের মধ্যে চলে আসবেন প্রথম মনিটাইজে আরেকটা বিষয় মনে রাখবেন যে চ্যানেল মনিটাইজেশন হয়েই গেলেই যে আপনি লাখ লাখ টাকা ইনকাম ইনকাম করবেন বিষয়টা তেমন না বিষয়টা হচ্ছে আপনি প্রথম মাসে হয়তো দুইশো টাকা ইনকাম করবেন প্রথম মাসে মনে করেন আপনি দুইশো টাকা ইনকাম করবেন পরের মাসে কিন্তু এটা আর একটু বাড়বো কারণ আপনার এই এক মাসে সাবস্ক্রাইব বাড়বো আপনার ভিডিওর সংখ্যা বাড়বো তখন আপনার আর একটু বাড়বো ডে বাই ডে ইউটিউব চ্যানেলের একটা বিষয় হচ্ছে কি জানেন আপনার ইনকামটা ডে বাই ডে বাড়তে থাকবো একটা মুহূর্তে গিয়ে আপনি লক্ষ টাকা ইনকামের কি করতে পারবেন স্বপ্ন দেখতে পারেন তবে এটা একদিনে পসিবল না আজকে হিরো আলমের চিন্তা করেন হিরো আলমের কথা চিন্তা করেন আজকের হিরো আলম কিন্তু সে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে ডং কইরা কইরা সে ওই সময় ভিডিও দিত গানের তালে তালে নাচিত আর সেই ভিডিওগুলো দিত আর মানুষ ফাগল হইয়া ভিডিও তার ভিডিওগুলো দেখত সেই থেকে সে টাকাওয়ালা হয়ে গেছে এবং আজকের হিরো আলম সে হয়ে গেছে কতটা বুঝতে পারছেন সদেট আপনারা মনে রাখেন যে আপনাকে একটা চ্যানেল আপনাকে একটা ইউটিউব চ্যানেল কই নিয়ে যেতে পারে সেটা আপনারা বিলিভ করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না তার জন্য প্রয়োজন আপনার পরিশ্রম আপনি ব্লগার সালাউদ্দিনের চ্যানেল দেখেন আপনি ব্লগার ফয়েজের চ্যানেল দেখেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনি এরকম বিভিন্ন মানুষের চ্যানেল দেখেন দেখবেন ওরা মাসে কত টাকা ইনকাম করে ঠিক আছে ব্লগার সালাউদ্দিন সে বিভিন্ন জায়গায় ভিজিট করে বিমান ভাড়া করে ভিজিট করে সেই ভিজিটের টাকাগুলা কি সে তার পকেট থেকে দেখ কখনোই না সে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে সে ভিজিট করে সেই ভিজিট করে আবার ভিডিও মেক করে সেই ভিডিওগুলো আবার তার চ্যানেলে দেয় কথা বুঝতে পারছেন সে কন্টিনিউয়াসলি ভিজিটে থাকে তা আপনি প্রথমে আপনার লোকাল এরিয়ার ভিজিটগুলো দেন আপনি যদি ভিজিটিংয়ের দিতে পারেন ভিজিটের ভিডিও দেন তাহলে আপনি লোকালি প্রথম দিকে আপনার এলাকার ভিডিওগুলো দেন আপনার আশপাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলোর ভিডিও দেন সুন্দর করে উপস্থাপন করেন ঠিক আছে যখন দেখবেন আপনার ইনকাম আসছে আপনি তখন বাইরে যাবেন ওই চ্যানেলের টাকা দিয়ে ইনকাম করতে পারবেন তখন আপনি বাইরে যান অথবা আপনি একটা কাজ করতে পারেন ওয়াজের চ্যানেল তৈরি করতে পারেন বিভিন্ন জায়গায় মেসা মৌলানারা ওয়াজ করে বড় বড় তাফসির কারকরা ওয়াজ করে তাদের ও আজকে আপনি রেকর্ড করে নিয়ে আসলেন আপনার হাতের মোবাইল দিয়ে সেই রেকর্ডেড ভিডিওটা আপনি দিলেন আপনার চ্যানেলে দিলেন মানুষ আজ প্রচুর পরিমাণে শুনে ইউটিউবে আপনি কি করতে হবে আপনাকেই চিন্তা করতে হবে আপনাকে ডেভেলপ করার জন্য কেউ আপনাকে হাত ধরিয়ে ডেভেলপ করাবে না আপনি আপনাকেই ডেভেলপ করতে হইব আমি আপনাকে ডেভেলপের রাস্তা দেখিয়ে দিব আমি আপনাকে ডেভেলপের রাস্তা দেখিয়ে দিব কোন দিকে যাইবেন আপনি সেই রাস্তাটা দেখিয়ে দেবো আমি আই থিঙ্ক আজকে আমার এই ক্লাসের আগ পর্যন্ত কেউ আপনাকে বলেনি যে এইভাবে আপনি গেলে এই রাস্তায় গেলে আপনি ছয় মাস বাদে একটা চিন্তা করতে পারবেন যে আমি একটা ইনকাম করতে পারবো বা আমার একটা অবস্থান তৈরি হবে বা আমার একটা পাবলিসিটি তৈরি হবে কথাটা বুঝতে পারছেন এই কথাটা আমি আমি আই থিঙ্ক এর আগে কেউ আপনাকে বলেনি কিন্তু আপনি চিন্তা করে দেখেন আমি আপনাকে বলছি আজ থেকে আপনি আজ থেকে শুরু করেন ইউটিউব নিয়ে চিন্তা আজ থেকে ছয় মাস পরে আপনি আমাকে বলবেন ভাইয়া আপনি আমাকে একটা বুদ্ধি দিয়েছিলেন সেই বুদ্ধি দিয়ে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি বা এইটুকু এই থেকে এই পর্যন্ত করতে পারছি কথা বুঝতে পারছেন কারণ আমি বলতে পারেন এখন ভাই আপনার কন্টেন্ট হ্যাঁ আমার কন্টেন্ট আমারটা হচ্ছে তো এডুকেশনাল কন্টেন্ট আমারটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট এখন আমার এডুকেশনাল কন্টেন্টগুলো মানুষের কাছে কি হচ্ছে না আর সব মানুষের কাছে এগুলো যাচ্ছে না বা সব মানুষ এগুলোকে দেখছে না আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেন ওই ওই রিলেটেড মানুষগুলোই দেখে ক্লাসে একশো জন মানুষ থাকলে একশো জনেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে না কারণ দেখে না কি তার দেখার প্রয়োজন হয় না সে ক্লাসে যা দেখে তা দিয়ে সে অনেক কিছু করে নিতে পারে আবার অনেক আছে এগুলো আগে থেকেই জানে সে ভিডিও দেখে সময় লস করার মতো মানুষই কিন্তু চিন্তা করে না এটাকে আমি নেগেটিভভাবে নিচ্ছি না এটা অবশ্যই পজিটিভ হ্যাঁ অনেকে আবার দেখতেছে অনেকে আবার কি করতেছে দেখতেছে তো বিষয়টা হচ্ছে কি আপনি যদি কিছু ব্লগ করেন আপনি যদি একটা সুন্দর জায়গার চিন্তা করেন সেই জায়গাটা আপনাকে কি করবে সেই জায়গাটা মানুষ দেখতে চাইবে আপনি আপনার এলাকার আশপাশের বিষয়গুলোকে সুন্দর করে ফুটাইয়া তোলেন দেখবেন আপনি দেখতে পারবেন মানুষ আপনাকে দেখবে কথাটা বুঝতে পারছেন দেখেন এই অ্যানালাইটিক্সে আমি আজকে নেটওয়ার্ক প্রচুর স্লো প্রচণ্ড স্লো আজকে না ওই শনিবারের মিটিংয়ের পর থেকে সিলেটের নেটওয়ার্কের অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় আছে তো যাই হোক অথবা আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার ভালো দক্ষতা আছে আপনি বিভিন্ন বিভিন্ন বিষয়ের টেকনিক্যাল বিষয়গুলো আপনি সলভ করে দেখাইতে পারবেন কিভাবে ফা ফেসবুকের পাসওয়ার্ড রিমুভ করতে হয় কিভাবে ফেসবুকের ইউজার রিমুভ রিমুভ করতে হয় ইউজার নেম বসাইতে হয় কিভাবে একটা জিনিস মানে আপনার মেন্টালিটি যা আসে সেই রিলেটেড কাজ করতে পারবেন সমস্যা কী এই যে আপনারা বিলিভ করবেন কিনা মানুষ খাবার আপনারা দেখছেন কিনা বিভিন্ন খাবারের ভিডিও সেই মুরুক টুরুক নিয়ে বসে তালাবাত নিয়ে বসে এতটুকু খাবার খায় এই খাবারগুলোই খাইয়ে সে কত টাকা ইনকাম করে তো বিষয়টা হচ্ছে আমরা ইনকামের জন্য দৌড়াই কিন্তু ইনকাম কোথায় করা যায় সেই জায়গাটা আমরা খুঁজি না ও আল্লাহ এখন ভেরিফাই প্রসেস দিলাইছিনি আমারে এই মুহূর্তে আমার উপরে কেউ কি হামলার চৌকুর হামলা টামলা করছে নাকি সম্ভবত মনে হইতেছে কেউ করছে তাহলে এখন আর ভেরিফাই দিচ্ছি না আমি এই যে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে আমি ভেরিফাইতে যাচ্ছি না কারণ এখন আমি ভেরিফাই চাই না মানে কারণ ভিডিওর মধ্যে আমি ভেরিফাই করতে চাচ্ছি না এইভাবেই থাক তো আমি কি আপনাদের এতক্ষণ যা বলছি তা কি বুঝাইতে পারছি আমাকে একটু রেসপন্স করেন জি স্যার জি স্যার বুঝছি স্যার আচ্ছা। এখন আপনি ওই আপনার ভিডিওটা পজ করে রেখে ভেরিফাই করে নেন মানে রেকর্ডটা পজ করে রেখে না সমস্যা নাই তাক আমি class 4 verify screen share off করে করলেই হয় রেকর্ড অফ করতে হবে তাক সমস্যা নাই সমস্যা নাই তাক ক্লাস ফোরেই ভেরিফাই করবো ভেরিফাই করে কোনো ঝামেলা না আচ্ছা যাই হোক এখন আসেন আমরা কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করি সেই বিষয়টা আগে আলোচনা করি এখানের মধ্যে এমন কেউ আছেন যে ভাইয়া এখন পর্যন্ত আমার চ্যানেল ক্রিয়েট করা হয়নি আছেন আমার দুইটা আছে ও আল্লাহ আপনার কি পর্যন্ত অবস্থা আপনার দুইটা চ্যানেলের কোনো অবস্থা নাই কোনো অবস্থা নাই আচ্ছা কি কেন অবস্থা নাই আজকেই আপনি বুঝতে পারবেন কি জন্য অনেক কে আছেন এমন কেউ কি নাই যে তার উনি আপনার ইউটিউব চ্যানেল নাই থাকলে ভালো হয় চ্যানেলটা আমি ক্রিয়েট করে দেখাই দিতাম স্যার ইউটিউব চ্যানেল নাই কিন্তু আমি ল্যাপটপ ইউজ করি না আমি মোবাইল ইউজ করি মোবাইল সে তো হবে না হবে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন সেখান থেকে স্ক্রিন শেয়ার করে দেন আমি ভাই আমার ইউটিউব চ্যানেল নাই আপনি কি ল্যাপটপ থেকে আছেন আমার ইউটিউব চ্যানেল নাই আজিজুর রহমান ভাই আপনি কি ল্যাপটপ থেকে আছেন তাইলে আপনি স্ক্রিন শেয়ার করেন আপনারটাই দেখাই ওকে আমি স্ক্রিন শেয়ার অফ জি ভাই ল্যাপটপ থেকে আছে আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি পারভেজ ভাই আপনার নাই বললে তো হবে না কারণ আপনি কথা বলতে পারতেছেন না সো দ্যাট আপনি একটু ওয়েট করেন আমি ওখানেই দেখাচ্ছি এস কে আজিবুর রহমান ভাইয়ের মাধ্যমে দেখাচ্ছি তো আপনি আপনি একজনের মাধ্যমে দেখলে আপনারা সবাই করতে পারবেন চ্যানেল ক্রিয়েট করা একদম ইজি এত সহজ কল্পনা করতে পারবেন না এখানে শেয়ারে আসতেছে না তো আপনি তীর চিহ্ন আছে না সেই তীর চিহ্নতে ক্লিক করেন ওই আসে ক্লিক করার পরে আসছে ওকে ওকে এখন আপনি স্ক্রিনটা আসছেন আপনি আপনার ইউটিউবে যান এই যে ইউটিউবে আছেন ইউটিউবে যান আপনার ইউটিউব ট্যাব যেটা আছে ইউটিউবটা ওপেন করেন ওকে ওকে এখন আপনি ওই যে আপনার ডান পাশে যে একটা জিও আছে না আপনার ছবি আছে দেখেন এই ছবিটা ক্লিক করেন জি ডান পাশে ছবি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ক্লিক করেন আপনার তো চ্যানেল আছে আপনি ইওর চ্যানেলে ক্লিক জি ভাই আপনি ইওর চ্যানেলে ক্লিক করেন ইওর চ্যানেলে ক্লিক করেন না ওখানে দেখছেন একটা লিস্ট আছে সেই লিস্টে এই যে এই তো আপনার ইওর আপনার চ্যানেল আছে ভিডিও নাই বাট একটা সাবস্ক্রাইব আছে এটা হ্যাঁ জি ভাই করছি আচ্ছা যাই হোক এখানে তাক আপনি আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন আমি নিজে জানি আমি নিজে জানি যে আমার চ্যানেল আছে <laughs> আচ্ছা আসলে প্রত্যেকটা ইমেইলের আগে যারা ইমেইল ক্রিয়েট করছে তাদের প্রত্যেকটা ইমেইলের অটোমেটিক্যালি একটা ইউটিউব চ্যানেল দিয়ে দিছে স্যার আপনি একটা নতুন করে খুলে ওকে দেখেন এটাই বেটার হবে আমি নতুন ভাই আমার আমার কয়টা চ্যানেল আছে আমি নিজেও জানি না আর এখন আর কোনো ইমেইলও বাকি নাই যে ইমেইল দিয়ে আমি এটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো যাই হোক কোনো সমস্যা নয় আমি এখনই দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে একটা চ্যানেল দিয়ে 50 টাকা একটা ইমেল দিয়ে করা যায় কিন্তু আমি আমি আমার ইমেলটা করতে চাচ্ছি না কারণ আমারটা রিক্সে পড়ে যাবে কারণ আমারটা তো অলরেডি অনেকটা সামনে আসছে আচ্ছা যাই হোক দেখি অন্য কোনো সোর্স থেকে পারি কিনা সারটা এমএল দিয়ে খুলে ফেলেন একটা দেখি কোনোভাবে খোলা যায় কিনা আচ্ছা দেখেন আপনারা সবাই আমরা ইউটিউবে গায়ে গেলাম বাদন ভাইয়ের কে মাইক্রোফোন অন করা কে জানি কথা বলতেছে পাশে দূর আজকে আমি ক্লাসে নিচ্ছি নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে না হচ্ছে না ওপেনই হয় না দেখি এখানে আসার পরে সামনেই যায় না আসছে অবশেষে নেটওয়ার্কে লাগাল পাইছে আচ্ছা এখন এর মধ্যে আর কিছু আলোচনা করি আপনারা একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আবার ইউটিউবিং করতে গিয়া আপনারা অন্য লাইনগুলো ছেড়ে দিবেন এরকম না এটুকুও খেয়াল রাখবেন আপনারা নিশ নিশ মানে হচ্ছে টার্গেট আপনারা মিনিমাম তিনটা বিষয়ের উপরে আপনারা এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন যে কোনো তিনটা বিষয় আপনি কোন তিনটা বিষয়ের এক্সপার্ট হবেন সেগুলো আপনি ক্লাস দিকে বুঝে নেবেন যে কোনো তিনটা বিষয়ের উপরে এক্সপার্ট হবেন তার মধ্যে একটা হচ্ছে আপনি আপনি ইউটিউবের উপরে এক্সপার্ট হন আরেকটা হচ্ছে আপনি যে কোনো একটা কাজের উপরে এক্সপার্ট হন আস্তাকুল্লাহ এই পরিস্থিতি দেখলে আমি ক্লাস করাইতে পারতাম না আচ্ছা দেখেন চলে আসছে আপনাদের যাদের কোনো ইউটিউব চ্যানেল নাই আপনারা এইভাবে ইউটিউবের ভিতরে আসার পরে প্রথমে তো এখানে সার্চ করলেন ইউটিউব ডট কম তারপরে আসলেন এখানে ইউটিউবের মধ্যে আসলেন এইরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে দেখেন সাইন ইন একটা শব্দ আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সাইন ইন একটা শব্দ আসে সেই সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে আপনি সাইন ইন থেকে একটা এভাবে ক্লিক করলে একটা চ্যানেল অটোমেটিকলি হয়ে যাব এখানে আসবেন ভেরিফাই আপনার ইমেল যে ইমেলটাকে আপনি দিবেন সেই ইমেলটার পাসওয়ার্ড লাগবে এখান থেকে দিবেন নেক্সট দিবেন পাসওয়ার্ড দেওয়া লাগবে আমি এটার পাসওয়ার্ডই জানি না আমি এর পাসওয়ার্ড জানি না হচ্ছে না যাই হোক তো এরকম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিবেন নেক্সট দিলে অটোমেটিকলি আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাব শেষ আপনার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল এখন যখন আপনার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল তখন তারপরে আপনার কি করণীয় আপনি চ্যানেলটাকে সেট আপ করা আপনি চ্যানেলটা কিভাবে সেট আপ করবেন সেটুকু আসেন আমি আপনার একটা চ্যানেল আছে আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার মধ্যে আমি যাই এখান থেকে আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব যে কিভাবে আমি চ্যানেলটাকে আপনি কিভাবে চ্যানেলটাকে সেট আপ করবেন আপনি চ্যানেলটা ক্রিয়েট করার পরে আপনি যে কোনো মুহূর্তে এখান থেকে আপনি চ্যানেলের মধ্যে ঢুকতে পারবেন এই যে এই যে আপনার ছবি আছে একটা অনেক আগের ছবি সেই ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ইয়র চ্যানেল ইয়র চ্যানেল নামক একটা অপশন আছে ইয়র চ্যানেলে চলে গেলাম ইয়র চ্যানেলে আসার পরে দেখেন এখানে আমার কোনো ভিডিও টিডিও কিচ্ছু নাই কথা বুঝতে পারছেন এটাতে এখনও কোনো ভিডিও দেইনি এই একটা ভিডিও কোথায় থেকে জানি দিছিলাম আল্লাহ জানেন এটা প্রাইভেট করেও রাখা আচ্ছা এখন দেখেন এই ফি এই ইন্টারফেসটার প্রতি আমাদের আগে পরিচিত হওয়ার দরকার আছে আমাদের এই যে এই জায়গার মধ্যে দেখেন আমাদের আছে একটা হোম পেজ হোম পেজ মানে কি আমি যদি আপনাদের দেখাইব একটু পরে তারপরে আসে প্লেলিস্ট তারপরে আছে চ্যানেলস তারপরে আছে অ্যাবাউট এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা জিনিসই সেট করব সুন্দর করে ভালো করে আমরা এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা জিনিস সেট করব এগুলা যদি আমরা সুন্দর করে সেট না করি তাহলে আমাদের প্রবলেম হবে এখন বিষয়টা বুঝাই আমি আপনাদের আমার চ্যানেলটা কোথায় এই যে দেখেন আমার চ্যানেলে দেখেন হোম পেজে আসার পরে এই যে দেখেন কী ধরনের একটা ফিড আসছে এটা হচ্ছে হোম পেজ এই ফিডটা এইভাবেই আসবে আপনার এটা হলো হোম পেজ তারপরে হচ্ছে আপনার ভিডিওতে ক্লিক করলে দেখেন এই যে ভিডিওতে ক্লিক ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে দেখেন আমার এই যে প্রত্যেকটা ভিডিও এই জায়গার মধ্যে আছে আপনারা আগে থেকেই আপনাদের যে ভিডিওগুলো যদি দেখতে চান আগের চ্যানেল ক্রিয়েটের ভিডিও আছে চ্যানেল অপটিমাইজের ভিডিও আছে সেগুলো সেখান থেকে দেখতে চাইলেও দেখতে পারেন কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন তারপরে আসে কি প্লেলিস্ট প্লেলিস্ট মানে হচ্ছে কি আমি যে আপনাদের এই কোর্সটারে আপনাদের এই কোর্সটার একটা প্লেলিস্ট করে প্রত্যেকটা ভিডিওকে আপলোড করতেছি এই যে এইটাতেই আমি আপনাদের ভিডিওগুলো আপলোড করে এখন পর্যন্ত আটটা ভিডিও আপলোড হয়েছে আজকে নয় নাম্বার ভিডিও মানে আজকে নয় নাম্বার ক্লাস হচ্ছে তো আমি নয় নাম্বার ভিডিওটা এই জায়গার মধ্যে দিব তো এটা হচ্ছে আপনার প্লেলিস্ট এখানে প্রত্যেকটা হচ্ছে প্লেলিস্ট প্লেলিস্ট এভাবে ক্রিয়েট করতে হয় ওকে তারপরে হচ্ছে প্লেলিস্ট পরে হচ্ছে কমিউনিটি কমিউনিটি এখানে দেখেন নাই আপনার একটা চ্যানেল হান্ড্রেড পারসেন্ট ক্রিয়েট করার পরে একটা এরকম একটা কমিউনিটি আসে কমিউনিটি মানে হচ্ছে আমার এই চ্যানেল এই ভিডিওটা কোন ভিডিওটা এখানে মানুষ আমার সাথে যোগাযোগ করার জন্য বা আমাকে মানুষ সাধারণত চ্যানেলে ঢুকলেই শো করবে ওকে তারপরে হচ্ছে ইমেজ আছে টেক্সট আছে পল আছে তারপরে হচ্ছে চ্যানেলস চ্যানেলসের এই জায়গাটা আমি এখন পর্যন্ত ভালো করে সেট করিনি এটা আমার দুর্বলতা আমি অবশ্য সেট করে ফেলবো তারপরে হচ্ছে অ্যাবাউট অ্যাবাউটটা আছে এই যে দেখেন অ্যাবাউট মানে হচ্ছে আমার চ্যানেল সম্পর্কিত কিছু লেখা এটা কি চ্যানেল এখানে মানুষ চ্যানেলে আসলে কি দেখতে পারবে কি বুঝবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে কি অ্যাবাউট অ্যাবাউটে অনেক কিছু আছে তারপরে হচ্ছে ইমেল সেট করা লোকেশন সেট করা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেট করা এগুলা হচ্ছে কি আমার এই কাজগুলো এখন আমরা করবো ওকে আমি যতটুকু পর্যন্ত বলছি ততটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ারলি আপনাদের মাথার মধ্যে আছে বা আপনারা ঠিকই বুঝতে পারছেন বিষয়টা স্যার ক্লিয়ার স্যার ওকে অনেকেই ক্লাস থেকে অলরেডি আউট হয়ে গেছে মানে বিষয়টা তাদের কাছে জানা আছে সম্ভবত এই জন্য বা অনেকের অনেক সমস্যা রাত্রে বেশি হয়ে যায় তো এখন ঠান্ডার দিন ঠান্ডা লাগে যায় লাগে হয়তো হইতেও পারে তো এই জন্য সামনের ক্লাসগুলো আমরা সাড়ে আটটায় নিব আর কোনো সমস্যা হবে না ঠান্ডাজনিত প্রবলেম হবে না ঘুমেরও প্রবলেম হবে না ঠিক আছে ওকে আসেন এখন দেখেন আমরা এই কাজগুলো এইগুলো এই সেট আপগুলো আমরা যদি সুন্দর করে ঠিক করতে হয় তাহলে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমরা ওয়েট করবো এই জায়গাটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার জন্য সময় দিন সেনেগালে গোল টোল দিলে কইয়ে নারী আপনারা ওকে দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও অবশ্যই আমাকে ইউটিউব স্টুডিও নামক এই জায়গাতে আমি কি করব প্রবেশ করব কন্টিনিউ দিব আপনাদেরও আসলে এইভাবে আপনারা কন্টিনিউ দিবেন ওকে আচ্ছা এখন দেখেন এই জায়গার মধ্যে আমার একটা ইন্টারফেস আসছে সেই ইন্টারফেসটা আমরা একটু ভালো করে দেখি কি আসছে দেখেন এখানে আসছে চ্যানেল কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজের জায়গার মধ্যে আসছে এই যে চ্যানেল কাস্টমাইজের লে আউট আসছে ব্র্যান্ড আসছে ব্র্যান্ডিং আসছে বেসিক ইনফো আসছে লেআউট হচ্ছে আপনার এই চ্যানেলটাতে মনে করেন আমার চ্যানেলে ঢুকার পরে আমি একটা জিনিস আপনাদের দেখাইবো আচ্ছা যাক এখানে একটা ভিডিও সেট করা এখানে আপনার ফিউচার ভিডিও কিভাবে আসবে এটা সেট করা তারপরে হচ্ছে আরও কিছু জিনিস এখানে সেট করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে সেট করা ব্র্যান্ডিং হচ্ছে আমার পরিচিতি কিভাবে আমি ব্র্যান্ডিং করব বেসিক ইনফো এই বিষয়গুলো আমরা সবগুলা ধীরে ধীরে কি করব কাজ করব এখন দেখেন এই অপশনগুলা এই অপশনগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো না কারণ এই দুই এই দুইটা অপশনই হচ্ছে ভিডিওর অপশন এই দুইটা অপশন আমরা কীভাবে কেন সেট করতে পারবো যেহেতু আমাদের চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিও আমরা আপলোড করিনি সেজন্য এই অপশনগুলো আমরা এখন সেট করব না এটা আমাদের এইভাবেই থাকবো আমরা সেট করব কোন সময় আমরা সেট করব যখন ভিডিও একটা বা দুইটা ভিডিও আপলোড করে দিব তখন আমরা এই অপশনগুলো আমরা সেট করে নিব ওকে আসেন আমরা এই সেটিংসে আমরা সেটিংসে আসলে আমাদের সেটিংসগুলো আসবে ধীরে ধীরে দেখেন প্রথমে আসছে জেনারেল সেটিং জেনারেল সেটিংসে কারেন্সি কারেন্সি মানে তো আপনারা বুঝেন টাকা কোন দেশের কোন টাকা আমাদের অবশ্যই এটা ইউএস ডলার থাকবে এইভাবেই থাকবে এটা কখনোই বাংলা কইরেন না বা বাংলাদেশি টাকা কইরেন না এখানে চাইলে বাংলাদেশি টাকা করতে পারবেন এই যে দেখেন বাংলাদেশি টাকার এখানে অপশন আছে কিন্তু বাংলাদেশি টাকার অপশনগুলো যদি আপনি সেট করে দেন তাহলে আপনার চ্যানেল যখন আপনি মনিটাইজ করবেন মনিটাইজে গেলে তখন আপনি বে পড়বেন এবং সেই বাংলাদেশি টাকায় আপনার মনিটাইজেশনের অপশন মানে আয়গুলো কম হবে আচ্ছা তারপরে আসেন চ্যানেলস এখন আমরা চ্যানেলস এই চ্যানেলসে আমাদের কান্ট্রি অফ রিজনস আমরা কোন কান্ট্রি থেকে আমাদের চ্যানেলটা চালাইব অবশ্যই বাংলাদেশ আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ হিসেবে চ্যানেলটা চালাইব এখন কিওয়ার্ড কিওয়ার্ড মানে কি কিওয়ার্ড মানে হচ্ছে আমরা যে সার্চ করি আমরা যে সার্চ করি সেই সার্চগুলা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা যেন পাওয়া যায় সেই বিষয়টাই হচ্ছে কি কিওয়ার্ড ওকে আমরা এখান থেকে কিওয়ার্ডটা সেট করি কিওয়ার্ডটা কি দিব যেমন দিলাম আমার এটা চ্যানেলটা কিসের উপরে তৈরি করতাম যেমন মনে করেন ভিজিটিং ব্লগিংয়ের উপরে চ্যানেলটা ক্রিয়েট করলাম ওকে তাইলে প্রথম দিলাম ভিজিট ভিজিট এটা কিওয়ার্ড তারপরে হচ্ছে নাইস প্লেস স্যার এটাকে কি চ্যানেল এসইও e বলা যায় হ্যাঁ এটাকে চ্যানেল এসইও e বলা যায় এটাকে চ্যানেল এসইও e বলা যায় তারপর তার সাথে বলা যায় চ্যানেল সেটআপ ঠিক আছে তারপরে হচ্ছে নাইস প্লেস আপনি দিতে পারেন বিউটিফুল প্লেস তার সাথে আপনি বিউটিফুল প্লেস দিতে পারেন তারপরে হচ্ছে ট্রাভেলিং ট্রাভেলিং দিতে পারেন স্যার এগুলো কি ফোরে করা যাবে হ্যাঁ পরে দেয়া যাবে সমস্যা নাই আপনি কোন রিলেটেড চ্যানেল ক্রিয়েট করবেন সেই রিলেটেড চ্যানেলের উপরে আপনার এই ট্রেকগুলো সেট করবেন এগুলো যে তার সাথে সাথেই দিতে হবে এরকম কোনো কথা না এগুলো আপনি পরে চ্যানেল ক্রিয়েট করার দুই মাস পাঁচ মাস এক বছর পরেও দেন কোনো সমস্যা হবে না তবে এগুলো দেওয়ার আগ পর্যন্ত আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না আপনার চ্যানেলকে খুঁজে পাওয়া মানুষের কাছে র্যাঙ্ক করা একটু জটিল হয়ে যাবে তারপরে একটা নাম দিবেন যে নামটা আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই নামটা দিবেন তাইলে আপনার চ্যানেলটা মানুষ সার্চ করলে হ্যাঁ বলেন হ্যাঁ সারি পরবর্তী চেঞ্জ করা যাবে কিওয়ার্ড অবশ্যই কিওয়ার্ডগুলো কি পরবর্তী চেঞ্জ করা যাবে অবশ্যই যে কোনো মুহূর্তে আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি এইভাবে কিওয়ার্ডগুলো দেওয়ার সময় আর এইগুলা হ্যাঁ বলেন সমস্যা নাই স্যার বললাম যে এটা কি আমরা ফোন দিয়ে করতে পারবো হ্যাঁ করতে পারবেন শিওর করতে পারবেন আপনি এইভাবে আপনি আপনি আগে আপনার ফোনের মধ্যে ক্রিয়েটর স্টুডিও নামক একটা সফটওয়্যার নামাইবেন বুঝছেন প্রথমে কাজ করবেন কি ফোন দিয়ে যারা কাজ করবেন আপনারা প্রথমে নামাইবেন ক্রিয়েটর স্টুডিও নামক একটা সফটওয়্যার নামাইবেন সেই সফটওয়্যারের সাথে আপনার চ্যানেলটাকে লিঙ্ক আপ করবেন অর্থাৎ সেখানে আপনার চ্যানেলটা ওপেন করবেন ঠিক আছে তো চ্যানেলটা ওপেন করার পরে এরপরে আপনি এভাবে আপনি সেট আপ সেটিংসে গিয়ে আপনি কাজ করবেন তাহলেই আপনি এভাবে বসাইতে পারবেন ঠিক আছে আর কোনো প্রশ্ন স্যার ওই প্রসেসিং গুলো একটু মানে আমাদের জন্য একটু ভালো হতো কারণ আমরা ফোন দিয়ে কাজ করি তো আমি তো কম্পিউটার থেকে কাজ করতেছি ল্যাপটপ থেকে কাজ করতেছি তাই দেখানো তো আমার জন্য একটু জটিল আপনি ক্রিয়েটর প্লেলিস্টটাকে ক্রিয়েটর স্টুডিওতে আলামাইবেন প্লেলিস্টে যান প্লেলিস্টে গিয়ে দেখবেন creator studio YouTube creator studio নামক একটা সফটওয়্যার সার্চ করেন এখনই আপনি মোবাইল হাতে নেন নিয়ে আপনি এক কাজ করেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও নামক একটা অ্যাপস আছে এটা নামান তারপরে যে যদি কোথাও আটকেন আমাকে বইলেন আচ্ছা এভাবে আপনি কি করবেন পাঁচশোটা ক্যারেক্টার ক্যারেক্টার মানে অক্ষর পাঁচশোটা অক্ষরের এভাবে বিভিন্ন কি করতে পারবেন কিওয়ার্ড সেট করতে পারবেন মনে রাখবেন আপনার চ্যানেলটাকে ডেভেলপ করা আপনার চ্যানেলটাকে বিল্ড আপ করা আপনার চ্যানেলটাকে উপরের দিকে উঠানোর জন্য কিওয়ার্ডের বিকল্প নাই ঠিক আছে আপনি যত লেট করবেন কিওয়ার্ড দিতে আপনার চ্যানেলটা বিল্ড আপ করতে তত লেট হইব আচ্ছা এভাবে আমি পাঁচশোটা ক্যারেক্টার দেওয়ার পরে আমি দিলাম সেভ আমি সেভ দেওয়ার পরে আমি এভাবে একসাথে করতে পারবো না আমি ধীরে ধীরে একটা একটা অপশন করে কাজ করতে পারবো আবার সেটিংসে গেলাম চ্যানেলসে গেলাম তাইলে কি আমার বেসিক ইনফোটা দেওয়া শেষ হয়েছে এখন আসেন অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে আসার পরে অ্যাডভান্স সেটিংসে আসার পরে আপনি দেখেন এখানে কি আছে এই জায়গাগুলো আমরা ভালো করে পড়বো যদি আমরা না বুঝি তাহলে আমরা ট্রান্সলেটে নিয়ে ট্রান্সলেট করব কোনো সমস্যা নাই দেখেন এখানে আমরা যদি ইংলিশ বুঝি না যেহেতু আমরা বাঙালি মানুষ আমাদের জন্য ইংলিশ বুঝে একটু জটিল কিন্তু আমরা বাংলা তো বুঝি তাইলে এখানে এনে ট্রান্সলেট করে দিলাম কি কবি হয়েছে না <coughs> আসছে একটি চ্যানেল সেটিং নির্বাচন করে আপনার কর্মপ্রবাহকে সহজ করুন অর্থাৎ এই বিষয়টা হচ্ছে আমি এমনি না নিয়েই তো বলতে পারতাম আমরা এই যে তিনটে অপশন দিছে সেই তিনটে অপশন থেকে একটা অপশন আমরা কি করি সেট আপ করি আচ্ছা সেখানে বলছে yes set this channel as made for kids I always upload content that's made for kid আর এটা বলা হচ্ছে যে আমি আমার এই চ্যানেলটা কিডসের জন্য অর্থাৎ শিশুদের জন্য বানাচ্ছি এবং আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো সবসময় দিব সেগুলো অবশ্যই শিশুদের জন্য দিব না আমি শিশুদের জন্য দিচ্ছি না যদি আপনারা কেউ শিশুদের বাচ্চাদের জন্য ফানি কোনো ভিডিও বানান বা বাচ্চাদের উদ্দেশ্য করে কোনো ভিডিও বানান তাহলে অবশ্যই কিডস দিবেন আচ্ছা so no set this channel is not made for kid I never upload content that made for kid আমি এই ভিডিওটা কিডসের জন্য দিচ্ছি না অর্থাৎ শিশুদের জন্য দিচ্ছি না এখানে কিছু ভিডিও থাকে যে ভিডিওগুলো বাচ্চারা দেখা নিষিদ্ধ এরকম ভিডিও আপনি যদি দেন তাহলে এখানে ন দিয়ে দিবেন কিন্তু এটা হচ্ছে I want to review this settings for every every video আমি প্রত্যেকটা ভিডিও রিভিউ চাচ্ছি মানে প্রত্যেকটা ভিডিও আমার প্রত্যেকের সাথেই দেওয়ার কোনো সমস্যা নাই আমি প্রত্যেককেই দিতে পারবো আমার এইটাই সেট আপ থাকবে ঠিক আছে তিন নম্বরটা আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে link Google ads account link আমার এখনও গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি এই জন্য আমি এটা লিঙ্ক আপ করলাম না এটা এভাবে থাকবেন যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করবেন এবং আপনি যখন গুগল অ্যাডসেন্সের জন্য দিবেন তখন আপনি এটাকে লিঙ্ক আপ করে দিবেন automatic captions don't show potential inappropriate words আপনি আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে হচ্ছে এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলা আপনি দেখতে চাচ্ছেন না বা আপনার চ্যানেলের শো করক না যে ওয়ার্ডগুলো আপনার মানুষের জন্য ক্ষতিকারক বা মানুষ যে ওয়ার্ডগুলোকে কি করে না অ্যাপ্রুভ করে না পছন্দ করে না সেই ধরনের ওয়ার্ড আমার দেখার প্রয়োজন নাই ওকে এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ডিজেবল ইন্টারেস্ট বেজ অ্যাডস এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই তারপরে এটা আমরা আর ভালো করে বুঝি এটা কি বলছে এইভাবে আমরা কপি করলাম কপি করে এখানে আসলাম এসব পেস্ট করে দিলাম আপনি যদি এই বিকল্পটি নির্বাচন করেন আপনার চ্যানেলের ভিডিওগুলিতে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনগুলি দেখানো হবে না যেমন দর্শকের আগ্রহের উপর ভিত্তি করে বিজ্ঞাপন বা পুনঃবিজ্ঞাপন বিজ্ঞাপনে এটি এটি আপনার চ্যানেলের আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এছাড়া অর্জিত অ্যাকশন রিপোর্ট এবং রিমার্কেটিং তালিকা আপনার চ্যানেলের জন্য কাজ করা বন্ধ করে দিবে তাহলে এই অপশনটা আমরা বন্ধ করব না বা এই অপশনটা আমরা সেট করে দিব না কারণ হচ্ছে আমরা রিমার্কেটিংও চাচ্ছি বারে বারে এড চাচ্ছি যে কোনো এড আমরা চাচ্ছি সুতরাং এটা এইভাবেই থাকবে তারপরে দিলাম সেভ সেভ দেওয়ার পরে আবার সেটিংসে যাইতে হইব আমাকে হ্যাঁ আবার সেটিংসে গেলাম আবার চ্যানেলে আসলাম তারপরে ফিউচার এলিজিবিলিটি দিলাম ফিউচার এলিজিবিলিটি মানে হচ্ছে আমাকে কি করা ভেরিফাই <coughs> করা আপনি মনে রাখবেন আমাদের তিনটা verify upload video create playlist and এটা অটোমেটিকলি থাকবে এখানে কোনো ঝামেলা নাই কিন্তু এই যে ইন্টারমিডিয়েট ফিচার্স আপনি যদি পনেরো সেকেন্ডের বেশি ভিডিও দিতে চান তাহলে আপনার এই অপশনটা ভেরিফাই করা লাগবে ঠিক আছে আপনি পনেরো সেকেন্ড পনেরো যদি আপনার এই অপশনটা ভেরিফাই করা না থাকে তাহলে আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন না এই জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এই জায়গা থেকে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসা ভেরিফাই ফোন নাম্বার এখানে ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে এই যে ফোন নাম্বারে ক্লিক করলাম এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সেট আপ আছে এখান থেকে আমি মোবাইল নাম্বার লেখবো লেখার পরে গেট কোড নামক অপশনটা সাদা সবুজ হয়ে আসবে সেই সবুজ হয়ে এই জায়গাতে আমি সেট আপ করবো সেট আপ করে আমি দিব এখন এখানে দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে টেক্সট দ্য ভেরিফিকেশন কোড আর হচ্ছে call me with automated voice message অর্থাৎ আমি যদি এইটা দিই তাহলে আমাকে মেসেজ দেওয়া কোড দিব আর নিচেরটা যদি আমি সেট আপ করি তাহলে আমাকে কল দেওয়া কোড দিব এখানে গেট কোডের মধ্যে ক্লিক করার পরে আমাকে একটা কোড দিব এই কোডটা দিবেন তারপরে সাবমিট দিবেন অটোমেটিক হয়ে যাবে আমি এই চ্যানেলটা ভেরিফাই করতে চাচ্ছি না কারণ আমার দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার দিয়ে দুইটা চ্যানেল ভেরিফাই করা আছে অলরেডি ঠিক আছে ওকে মনে রাখবেন আপনারা বারে বারে বলছি আপনারা মোবাইল ভেরিফিকেশন যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন না তারপরে কাস্টম তামলাইন দিতে পারবেন না তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং দিতে পারবেন না অর্থাৎ লাইভ করতে পারবেন না স্যার ভেরিফিকেশন ইয়াটা যদি স্যার একটু কাইন্ডলি যদি আবার একটু দেখাইতেন কিভাবে ভেরিফিকেশনটা আচ্ছা। করব আচ্ছা ঠিক আছে আমরা এই যে সেটিংস এ আসার পরে চ্যানেলস এ ক্লিক করলাম চ্যানেলস এ ক্লিক করার পরে আসলাম আমরা ফিচার এলিজিবিলিটি ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পরে প্রথম স্টেপটা এইভাবেই তাকে অনেকের না থাকলে এখান থেকে এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে এখান থেকে দেখাইব আপনি দেওয়ার জন্য তবে এটা অনেক সময় তাকে এটা এটা নিয়ে মাথায় কামানোর প্রয়োজন নাই আমাদের দ্বিতীয় অপশনটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এই জায়গাটা আমাদের হচ্ছে মূল জায়গা Thank you. মানে কেমন গেল আচ্ছা। ওকে তাহলে এখান থেকেই এই যে এলিজিবলের মধ্যে এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার নিচের দিকে আসলাম আসার পরে দেখেন verify phone number verify phone নাম্বারে ক্লিক করলাম তারপরে এইভাবে নতুন একটা স্টেপ আসবে একটা ট্যাব ওপেন হইব আমার কম্পিউটারে মোবাইলেও এরকম আসবে মোবাইলে আবার ট্যাব ওপেন হবে না মোবাইলে সরাসরি আপনি নাম্বারটা দিতে পারবেন তারপরে এখানে বাংলাদেশ লোকেশন সেট আছে যদি সেট না থাকে তাহলে আপনি অবশ্যই বাংলাদেশ সেট করবেন তারপরে আসেন আর এখানে টেক্সটে নেবেন নাকি আপনি মোবাইল ফোনের মধ্যে নেবেন এটা সেট করে দিবেন তারপরে এখানে নাম্বার লিখবেন অবশ্যই অবশ্যই প্লাস ডাবল এইট দিয়ে দিবেন তারপরে হচ্ছে zero one double nine double four two seven two nine zero এইভাবে আপনি দিবেন তারপরে দিয়ে দেখেন গেট কোডস আছে গেট কোডের মধ্যে ক্লিক করবেন গেট কোডের মধ্যে ক্লিক করলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এখানে একটা বক্স আসবে সেই বক্সের মধ্যে আপনি মেসেজ দিয়ে নাম্বার কোডটা বসাইবেন যে মোবাইল আপনার মোবাইলে যে মেসেজটা আসবে সেই মেসেজের কোডটা বসাইবেন সেই কোডটা বসাইয়ে সাবমিট দিবেন এখানে একটা বিষয় মনে রাখা ভালো কোডটা আসতে অনেক সময় একটু লেট করে যদি কোনো সময় লেট করে তাহলে আপনি ওয়েটিং করবেন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পর্যন্ত ওয়েটিং করবেন তারপরে আসবে যদি আবার না দেয় তাহলে দেখবেন রিসেন্ট কোড রিসেন্ট কোড বলবে একটা শব্দ আসবে সেখানে রিসেন্ট কোডে ক্লিক করবেন আপনি রিসেন্ট কোডটা বসাই দিবেন তারপরে যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিও দেখবেন অবশ্যই বারে বারে ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপরে আসেন অ্যাডভান্স ফিচার্স অ্যাডভান্স ফিচার্সে কি আছে দেখি অ্যাডভান্স ফিচার্সে আছে এখানে দেখেন create mode live streams upload mode video daily create more short daily uh, embed live streams external links in video description অর্থাৎ আমি যদি এই ভেরিফাইটা করতে পারি তাহলে আমার কি হবে এই কাজগুলো আমি করতে পারবো তাহলে এই ভেরিফাইটা করার জন্য আমার কি লাগবে ভিডিও ভেরিফিকেশন লাগবে ভ্যালিড এনআইডি লাগবে চ্যানেল হিস্ট্রি লাগবে আচ্ছা এখানে এগুলো এভাবে আসে না আপনার এই মোবাইল নাম্বার ভেরিফাই করার পরে এই অপশনটা আপনি দিতে পারবেন তার আগ পর্যন্ত আপনি দিতে পারবেন না মোবাইল নাম্বার ভেরিফাই করার আগ পর্যন্ত আপনার এই অপশনগুলো দিতে পারবেন না ওকে তাহলে আমাদের এই অপশনগুলো শেষ তারপরে সেভ দিবেন অটোমেটিক সেভ হয়ে যাব তারপরে আপলোড আপলোড ফিচার আপলোড ফিচারে ক্লিক করলাম এখানে আমরা একটা টাইটেল দিব যে টাইটেলটা দেখবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিকলি শো করে আপনি ভিডিও আপলোড করছেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার টাইটেলটা এখানে শো করবে এই টাইটেলটা শো করবে তারপরে এই টাইটেলটাই যে দিতে হবে এরকম কোনো কথা না এটা আপনি কাইটা দিতে পারবেন কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন যেমন দিলাম আমি কি ট্রাভেলিং ব্লগ ওকে এখানে ডেসক্রিপশন দিলাম কি ডেসক্রিপশন দিলাম ডেসক্রিপশন মানে কি বর্ণনা আপনার চ্যানেল সম্পর্কে একটা বর্ণনা দিবেন আপনি কি বর্ণনা দিলেন এখানে দেখেন পাঁচ হাজার ক্যারেক্টারের মাধ্যমে বর্ণনাটা দেওয়া যায় বিশাল আকারে আপনি আপনার চ্যানেলের বর্ণনা দিতে পারবেন কি দিবেন hi I am Joynal Abedin I am A traveling specialist I will submit period ঠিক আছে ওইভাবে দিলেন আপনি পাঁচশো পাঁচ হাজার ক্যারেক্টারের মাধ্যমে আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা দিবেন আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা আপনি চিন্তা করে মেক করবেন আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা আপনি কি দিলে ভালো হয় অর্থাৎ আপনি যে রিলেটেড চ্যানেলটা ক্রিয়েট করবেন আপনি ডেসক্রিপশনটা সেই রিলেটেড দিবেন আপনি যদি চ্যানেলটা ভিডিও ট্রাভেলিং ব্লগ সম্পর্কিত আপনি চ্যানেলটা ক্রিয়েট করেন তাহলে আপনি চ্যানেলের মধ্যে ট্রাভেলিং ব্লগের মধ্যে ব্লগ সম্পর্কিত ডেসক্রিপশন দিবেন আপনি কি দেখাইবেন কি দেখবেন কিভাবে দেখাইবেন হ্যাঁ <clears throat> কিভাবে কি করবেন ইত্যাদি ইত্যাদি সবগুলো আপনি এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে যদি আপনি ফিশিং সম্পর্কিত কোনো চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনি ফিশিং বিষয়ক যত ধরনের ফিশিং ভিডিও দেখাইবেন সেই সম্পর্কিত আপনি কিছু ডেসক্রিপশন লিখবেন ঠিক আছে তারপরে আসেন ডিসক্রিপশন এইভাবে লিখলেন অথবা আপনি এডুকেশনাল আপনি হয়তো কোনো একটা বিষয়ের উপরে আপনি ম্যাথের উপরে ভালো এক্সপার্ট আছেন আপনি ভালো ম্যাথ পারেন তাহলে আপনি ম্যাথের ভিডিওগুলো মেক করে করে আপনি ম্যাথের ভিডিওগুলো দেন অর্থাৎ আপনি কি চান আপনি যা দিতে পারবেন তা চলবে সেখানে আপনি কিছু পরিশ্রম করবেন শুধুমাত্র কয়েকটা দিন লাইগে থাকবেন অটোমেটিকলি আপনি একটা সময় এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে বেজিবিলিটি বেজিবিলিটি অবশ্যই পাবলিক দিবেন অবশ্যই পাবলিক দিবেন কারণ আপনার ভিডিওগুলো সবাই যেন দেখতে পারে সেই ব্যবস্থাটা আপনি করে দিবেন তারপরে ট্যাগ এখানে ট্যাগ দিবেন কি আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিবেন আগে যেভাবে ট্যাগ দিয়েছেন সেভাবে কিছু ট্যাগ দিবেন দিবেন ট্রাভেলিং ট্রাভেলিং ব্লগ ট্রাভেলিং এভাবে দিলেন টেক দিলেন কত পাঁচশো ক্যারেক্টারে টেক দিতে পারবেন ঠিক আছে তারপরে দিলেন সেভ সেভ দিয়ে দিলেন আবার সেভ শেষ হয়ে গেল এখন আবার আমি আবার সেটিংসে যাইতে হইব অর্থাৎ আপনারা যারা কম্পিউটার দিয়ে কাজ করবেন প্রত্যেকেই আপনারা এইভাবে কাজ করতে তারপরে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে দেখেন এই জায়গাগুলো আপনারা খুব খেয়াল করে দিব এটা হচ্ছে লাই লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব নাকি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এইটাই দিব আমরা কারণ আমরা ক্রিয়েটিভ কমন্স দিব আমরা সবসময় ক্রিয়েটিভ মাইন্ডেড কাজ করব। তারপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি কি দিবেন আমি হয়তো মনে করেন এটা ব্লগ পোস্ট বানাবো একটা ব্লগের ট্রাভেল ইভেন্টের জন্য একটা চ্যানেল বানাচ্ছে এই জন্য ট্রাভেল ইভেন্ট দিলাম আপনারা কি করবেন এখান থেকে কি দিবেন আপনি ফিল্ম অ্যানিমেশন দিবেন আপনি কি বললেন অটো অটোস অ্যান্ড ভেহিকলস দিবেন আপনি দিতে পারেন comedy education entertainment film and animation gaming how to style music news and politics non profit and activities peoples blogs pets animals science and technology sports traveling আমি ট্রাভেলিং দিচ্ছি যেহেতু আমি ট্রাভেলিং রিলেটেড এই চ্যানেলটা ক্রিয়েট করছি এই জন্য ট্রাভেলিং দিলাম ল্যাঙ্গুয়েজ আপনি ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের উপরে দিবেন অবশ্যই আমরা বাংলাদেশি মানুষ বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে দিব তবে যদি আপনারা যদি কেউ অন্য ল্যাঙ্গুয়েজের করেন ইংলিশ চাইনিজ যে কোনো ল্যাঙ্গুয়েজের যদি আপনারা ভিডিও মেক করেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা এই জায়গার মধ্যে দিয়ে দিবেন তার ক্যাপশন সার্টিফিকেশন ক্যাপশন সার্টিফিকেশনটা দেখেন এখানে ক্যাপশন সার্টিফিকেশনটা আছে this content has never add to travels in USA না ইউএসএ না ঠিক আছে এটা ইউএসএর না this content has never aired in the USA এটা ইউএসএর নাই ঠিক আছে এখান থেকে একটা দিয়ে দিবেন আপনারা তারপরে আসেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজের হবে অবশ্যই আপনারা যে ল্যাঙ্গুয়েজের দিবেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সেট করে দিবেন আপনি যদি বাংলা দেন তাহলে বাংলা ইংলিশ দিলে ইংলিশ আপনি যদি এভাবে দেন তাহলে আপনি যেভাবে দিবেন সেটা কমেন্টস আপনি কিভাবে অল অ্যালাউ অল কমেন্টস যে কোনো কমেন্টসকে আপনি অ্যালাউ করতে চাচ্ছেন বা আপনি চাচ্ছেন নাকি হল potentially improve inappropriate comments for review আপনি চাচ্ছেন কি কেউ কমেন্ট করলে যাতে রিভিউ করে অর্থাৎ আপনি কমেন্টটা দেখার পরে তারপরে কমেন্টটা পাবলিক করতে চাচ্ছেন নাকি hold all comments for review নাকি আপনি সব কমেন্টটাকে রিভিউ চাচ্ছেন নাকি ডিজেবল কমেন্ট অর্থাৎ কমেন্টকে আপনি চাচ্ছেনই না আমি অল কমেন্টস দিব যেহেতু আমাকে সবাই কমেন্ট করুক আমি কমেন্টের আনসার দিব ঠিক আছে তারপরে দিয়ে দিলাম কি সেভ আমি সেভ দিয়ে দিলাম ওকে আমার এই অপশনটা সেভ হয়ে গেল তারপরে আসুন সেটিংসে সেটিংসে আসার পরে আবার পারমিশন পারমিশনটা কি পারমিশনটা হচ্ছে কাউকে আমি আমার চ্যানেলের ম্যানেজার করে দেওয়া অথবা আমার চ্যানেলকে দিয়ে কাউকে দিয়ে কাজ করাইব সেরকম কিছু চাচ্ছি তাহলে আমি ইনভাইটে ক্লিক করব ইনভাইটে ক্লিক করার পরে তার ইউজার নামটা দিব অথবা ইমেলটা দিব অর্থাৎ যে ইমেইলের সাথে আমি কানেক্ট হচ্ছি যে ব্যক্তির সাথে আমি কানেক্ট হতে চাচ্ছি সেই ব্যক্তির ইমেলটা দিব তারপরে অ্যাক্সেস কি দিব আমি ম্যানেজার দিব এডিটর দিব অ্যাডিটর লিমিট দিব সাবমিট অর্থাৎ আপনি যা চাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন ওকে দিয়ে তারপরে ডান দিয়ে দিবেন ডান দিয়ে সেভ দিয়ে দিবেন একটা ভেরিফাই কোড যাইব তার কাছে সে এখান থেকে রিসিভ করব তারপর থেকে সে তার কম্পিউটার থেকে আপনার কম আপনার চ্যানেলটাকে ওখান থেকে সে ম্যানেজ করতে পারবো সব কিছু করতে পারবো তারপরে কমিউনিটি কমিউনিটি হচ্ছে মডারেটর কাকে আপনি মডারেটর একজনকে দিতে চাইলে এখানে মডারেটর দিবেন তারপরে অ্যাপ্রুভ কাউকে দিতে চাইলে এখানে অ্যাপ্রুভ দিবেন এগুলা হচ্ছে সাধারণত আপনাদের চ্যানেল আপনারা এগুলোতে কেউ যে একটা কাজের প্রয়োজন নেই কিন্তু কাউকে দিয়ে কাজ করাইতে হইলে এখানে রাখবেন তারপরে ডিফল্টস ডিফল্টস হচ্ছে অল কমেন্টস ডিফল্টভাবে থাকবে এটা কিছু করার প্রয়োজন নাই তারপরে অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্টে কিচ্ছু নাই দেয়ার সিট আমাদের এই অপশনগুলো শেষ এখন আসুন ব্র্যান্ডিং আমাদের লেআউটের মধ্যে এই মুহূর্তে কোনো ভিডিও নাই তার জন্য আমরা কাজ করতে পারতেছি না যদি ভিডিও থাকতো তাহলে এখানে অ্যাড ক্লিক করতাম এখান থেকে একটা ভিডিও আনিয়ে বসাই দিতাম কিন্তু আমাদের এখানে ভিডিও নাই বিদে আমরা লেআউটের কাজ করতে পারছি না এর সেকশনের মধ্যে ক্লিক করি পপুলার ভিডিও সাবস্ক্রিপশন ওকে আচ্ছা তারপরে আসেন এটা পাবলিক করে দিলাম যতক্ষণ পর্যন্ত আপনি পাবলিক করবেন না এখান থেকে সব কিছু আবার আগেরগুলো ছিল সেভ আর এখান থেকে হইলো পাবলিক তারপরে আসেন ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ে আসার পরে আমার নাম দিব এখান থেকে প্রথমে নামটা চেঞ্জ করব চেঞ্জে ক্লিক করলাম চেঞ্জ সরি oh, এখান থেকে সরি ছবি দিলাম এই যে ছবি দিতাম এই যে ছবি আছে সেই ছবিটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি অথবা আমার ছবিটা অটোমেটিকলি আমি কি করতে পারি এভাবে রাখতেও পারি অথবা আমি ডিলেট করতে পারি এখান থেকে রিমুভ দিলে আমার এই ছবিটা ডিলেট হয়ে যাব ঠিক আছে তারপরে আসেন ব্যানার এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আসুন কিভাবে আমরা একটা ব্যানার মেক করতে পারি সেই বিষয়টা আমরা একটু বুঝি আমরা কি করব ক্যানভাতে যাইব কি আপনারা আসেন না আমার ফালাইয়া গেছেন অলরেডি একত্রিশে চলে আসছেন কি অবস্থা আপনাদের হ্যাঁ স্যার আছি আছি আছি লাইনে আছি স্যার আপনার সাথে কেমন মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে স্যার আচ্ছা ওকে আমরা ক্যানভাতে যাই ওকে ক্যানভাতে আসার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম এই যে ব্যানার আছে এই যে ব্যানারে ক্লিক করলেই আমার হয়ে যাব তারপরেও যদি আপনি কাস্টম সাইজ নিতে চান তাহলে কাস্টম সাইজের মধ্যে এই যে কাস্টম সাইজ আছে নিচে এখানে কাস্টম সাইজ এই যে কাস্টম সাইজ আছে কাস্টম সাইজে ক্লিক করলে আমার কাস্টম সাইজ হব তাইলে আমি কি করলাম কাস্টম সাইজ যদি নিতে হয় তাহলে আমি এখান থেকে গুগল থেকে সার্চ দিতে হইব আমার কি সার্চ দিতে হইব আমার সার্চ দিতে হইব YouTube banner size YouTube banner size দুই এটা লেখা সার্চ দিতে হইব আমার এখানে বলে দিচ্ছে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ পিক্সেলস আমার ইউটিউব ব্যানার সাইজ হচ্ছে কত পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ পিক্সেল এই এই সাইজের আমার ইউটিউবের ব্যানারটা ক্রিয়েট করতে হবে যেহেতু আমার এখানে কাস্টম সাইজ না দিয়ে অটোমেটিকলি ব্যানার সাইজ আছে তাইলে এটাতেই আমি দিয়ে দিলাম okay ওকে এখন দেখেন ইউটিউবের ব্যানার সাইজ দেওয়ার সময় একটা বিষয়ে খেয়াল রাখতে হইব এই যে টোটাল ফিচারটা আসছে এই টোটাল ফিচারটা দেখেন আমার এখানে এই যে দেখেন আমার এখানে কিন্তু টোটাল ফিচার আসেনি এইভাবেই আপনাদের খেয়াল রাখতে হইব যে ল্যাপটপে বা কম্পিউটারে কিভাবে আসে মোবাইলে কিভাবে আসে এই যে আমার যে টোটাল ব্যানারটা এই ব্যানারটার এইটুকু পর্যন্ত আসবে মোবাইলে সম্পূর্ণ মোবাইলে কিন্তু আসে না কেউ যদি কম্পিউটার দিয়ে ওপেন করে তাহলে এইটুকু টোটাল দেখতে পারো digital marketing full course develop your skills into world class ঠিক আছে এটা হচ্ছে আমার চ্যানেলের ব্যানার এভাবে আপনি একটা ব্যানার ক্রিয়েট করবেন তো ব্যানারটা দেওয়ার সময় কি দিবেন এইটুকুই দেখ মধ্যে আপনি আপনার ছবি বসাইতে পারেন দেখি আমার ছবি আছে নাই এটা নেই আবার রিলোড করছি তো ছবি না থাকতেও পারে থাকতেও পারে আল্লাহ জানে আছে একটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই আচ্ছা তারপরে বসাই দিয়ে নেই জায়গা ছবিটা বসাই দিলাম আচ্ছা এখন এখানে কোন রিলেটেড আপনি স্যার ক্যানভাতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ক্যানভাতে রিমুভ করা যায় না ট্রাভেলিং ব্লক চ্যানেল ক্যানভাতে রিমুভ করা যায় না আপনার রিমুভ করতে হয় আলাদা আলাদা রিমুভ করে সেটাতে আপনি কি করতে হইব আপলোড করতে হইব কথাটা বুঝতে পারছেন ওকে এটাই মনে করেন আমার ব্যানার আপনারা আরও পাবে আরও সুন্দর করে ব্যানার মেক করবেন কারণ আপনার ব্যানারটা অনেক সময় আপনাকে কি করবে পরিচিতি হিসাবে বহন করবে কথা বুঝতে পারছেন তা আমি এখন তো টেম্পোরারি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি এই জন্য যে ডাউনলোড দিলাম জানি প্রশ্ন করছিলেন রিমুভের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন পারেন আলাদাভাবে কে প্রশ্ন কে করছিলেন আছেন নাকি স্যার ক্যানভা থেকেও করা যায় ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় যায় সেটা কোথায় থেকে জি স্যার একটু আমারে আচ্ছা দাঁড়ান ভিডিও ডাউনলোড করে দিই তারপরে ক্যানভা থেকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তাহলে আমি তো শিখলে ভালো হয় আমার শিখা ওয়াইটিং এটা এটা তো ডাউনলোড হয়ে যাক স্যার removebg.com এ গেলে তো অ্যাকাউন্ট রিমুভ করা যায় না এমনিতেই তো এখানে তো ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলেই তো হয়ে যায় এখানে ইমেজ এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভারে দিলেই তো অটোমেটিকলি হয়ে যাব এখানে কোনো ঝামেলা না কিন্তু ক্যানভাতে সরাসরি যে হয় সামথিং ওয়েন্ট রং কি হইল জি স্যার ক্যানভা থেকে হয় আপনি আপনার ওই ইমেজটাতে ক্লিক করেন আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে না কেন না স্যার ক্যানভাতে হবে না না এখানে এক্সপার্ট কেউ তাকলে বিষয়টা জানতে পারলে তো আমার জন্য বেটার হবে হবে হয় সেটা কোথায় ক্যানভা থেকেও ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় হ্যাঁ সেটা কোন অপশন থেকে বলেন না আমাকে একটু স্যার রুবেল ভাই আর বাদন ভাই বলতেছে করা যায় হ্যাঁ ওনারা তো বলছে তো কোন অপশন থেকে আমরা কখনো করি নাই উনি হ্যাঁ ওটাই বলতেছিলাম যে আমরা তো কোনোদিন করি নাই না আমিও করি নাই এর জন্য যদি ওনারা আমারে হেল্প করে তাহলে আমার জন্য বেটার হয় আচ্ছা স্যার আপনি ওই আপনার টেমপ্লেটটাতে একটা ক্লিক করেন আমার এখান থেকে আপনার ওই যে ডাউন হ্যাঁ জাস্ট দু তিনটা ক্লিকের ব্যাপার তো এখানে হয়ে যাবে আচ্ছা আচ্ছা টেমপ্লেট হ্যাঁ তারপরে আমার এখানে আপনার ওই ডাউনলোডের অপশনটা এখনো দেখাচ্ছে আমি তো ডাউনলোড করতে পারতেছি না ইমেজটা কি সমস্যা কি শো ডাউনলোড সেটিং ট্যাবলেট আবার ইয়া করছেন নাকি ইউজ করছেন নাকি এখানে ডাউনলোড হচ্ছে না কেন সমস্যা কি স্যার আমার শ্যামপাটা কি প্রো আছে না free pro pro pro pro এই ডাউনলোড হইছে এখন হইছে আচ্ছা কিভাবে রিমুভ করব একটু বলেন তো প্লিজ আপনার এখানে তো ডাউনলোড হবে হুম আচ্ছা জয় ভাই রুবেল ভাই একটু বলেন না কিভাবে আমি এখান থেকে কাজ করব একটু মানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব একটু বলেন আপনি ওই যে আপনার ইমেজে ক্লিক করেন আচ্ছা হ্যাঁ যে বসাইছেন মানে টেমপ্লেটে যে ইমেজটা আছে এই ইমেজের উপরে একটা ক্লিক দেন আচ্ছা দিয়েছেন এখন ওই যে ইডিট ইমেজে যান ওই যে উপরে যেখানে ইডিট ইমেজ দেখাচ্ছে ওখানে এই যে এই যে ওখানে এডিট ইমেজ ওখানে ক্লিক করলে এখানে তো এডিট ইমেজ আসে নাই আচ্ছা এডিট ইমেজ পাইছি না না না স্যার এইখানে না ওই যে কালারের পাশে দেখেন উপরে স্যার উপরে দিছি এ আচ্ছা আচ্ছা আচ্ছা এই যে ব্যাক এর পাশে এডিট হ্যাঁ, ইমেজ তারপর ক্রপ ফ্লিপ অ্যানিমেশন হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ পাইছি দেখি good thank you thank you ওখানে ক্লিক করেন তারপর আপনার সব কিছু চলে আসবে হয়ে গেছে সম্ভবত না হইছে না কেন কষ্ট করব কি আচ্ছা এখন অপশন পাইছি হয়তো এখন আচ্ছা, স্যার আমার এখানে আরেকটা কোশ্চেন ছিল কিভাবে বুঝবো যে আমার ফোনের জন্য কতটুকু জায়গা দেখাচ্ছে এবং এটা আপলোডের সময় দেখতে পারবো এটা আপলোডের সময় আমরা দেখব দেখবেন আচ্ছা দাঁড়ান এখন এনে আপলোড রিমুভ হয়েছে কিনা বুঝতেছি না কারণ আমার নেটওয়ার্কের জামেলার কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে যাই হোক এখন আমরা ইমেজটা আপলোড করব আপলোডে ক্লিক করলাম আমরা ডাউনলোডে আসছি এই যে ইমেজটা আমরা আপলোড আচ্ছা। দিলাম এখন দেখেন এই যে অপশনগুলো আপনারা ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এই জায়গার মধ্যে এই এই পর্যন্ত আমরা মোবাইলে দেখতে পারবো বুঝতে পারছেন আর এই এই পর্যন্ত আমরা ল্যাপটপে দেখতে পারবো আর টোটাল ফ্রন্টটা আমরা কম টিভিতে দেখতে পারবো বুঝতে পারছেন ওকে তাহলে এই থেকে এই পর্যন্ত এই যে আপনার আমার একটা মুখটা কাইটা এই পর্যন্ত নিয়ে আসছে স্যার আমি এইখানে একটা বিষয় আপনার শেয়ার করতে চাই হ্যাঁ করেন সমস্যা নাই মানে যদিও বা নেট প্রবলেম অনেকক্ষণ পর রেসপন্স দিচ্ছেন মানে আপনি ওই কাইন্ডলি ওই ইউটিউবের ব্যানার যেখানে আপলোডের জায়গাটা সেখানে যাবেন ওকে আপলোডের জায়গায় আসলাম হ্যাঁ বলেন আচ্ছা আপনার যে লাইট শট যে সফটওয়্যারটা আছে একদম এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ই দেন মার্ক আচ্ছা। করে নেন আচ্ছা আচ্ছা নিচ্ছি হ্যাঁ নিলাম মানে যেটা যেটা ডেস্কটপ এবং ফোনের জন্য আচ্ছা যে ফোনের জন্য এবং ডেস্কটপের জন্য এটা নিতাম জি জি জি শুধু এটা নেবেন আচ্ছা এখন তবু তো সে লাল যে আপনি এই শুরু থেকে মার্ক করে একদম শেষ পর্যন্ত নেন মানে ডেস্কটপের জন্য যতটুকু যাবে তারপর ডেস্কটপের জন্য আপনি মার্ক করে নেন ওকে স্যার আচ্ছা, ডেস্কটপের জন্য ওই উপর কি জানি এটা কি কালার বলে সবুজ হুম হুম এই এই তো এই তো কি এই পর্যন্ত হ্যাঁ আমি দিছি তো এখন বলেন জি জি করে নিয়ে আমরা যে ক্যানভাতে ডিজাইনটাও করব ওই ডিজাইনের সময় সুন্দর একটা মানে সাইজ দিয়ে একটা টেমপ্লেট নেওয়ার পর এই ইমেজটা আপলোড করব তারপর হ্যাঁ, আমাদের হ্যাঁ। দুই সাইড থেকে বর্ডার লাইন নিয়ে জাস্ট মানে একদম পারফেক্ট একটা ডিজাইন হবে হ্যাঁ, যেখানে আমাদের আর কোনো দেখতে হবে না যে আসলে আমাদের ডেস্কটপে কতটুক শো করবে এবং মোবাইলে কতটুক শো করবে এই কথাটাই আমি বলতে চাচ্ছি দাঁড়ান একটু সময় এই কথাটাতে আমাকে বল আমি একটু লেটে আনতেছিলাম এখন দেখেন আমি বলি আপনাদের আচ্ছা, আচ্ছা। রুবেল ভাই মানে আমি এটা জানতে চাই শেয়ার করলাম না না সমস্যা নাই কথাটা আমি আনতাম আমি লেট একটু লেটে আনতাম কারণ আমি অন্য অ্যাঙ্গেল থেকে তো কথাগুলো আনতেছি এই জন্য আমার কথাটা একটু লেটে আসতেছে আচ্ছা রুবেল ভাই কথাগুলো যে কথাগুলো নিয়ে আসছে সেই কথাগুলোর মানে হচ্ছে যে এই যে আমি প্রথমে এই থেকে এই থেকে এই পর্যন্ত আমি টোটালটাই আবার ডিলিট করে আবার দেই নতুন করে দেই দেখেন এই টোটাল ইন্টারফেসটা হচ্ছে আমাদের যদি এই টোটাল ইন্টারফেসটা হচ্ছে আমাদের টিভিতে দেখাইব যদি কোনো টিভিতে চ্যানেল কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু টিভিতেও দেখা যায় আপনারা জানেন কি না আমি জানি না অনেকেই জানেন অনেকেই জানেন এটা আমি জানি তো এই যে আমি যতটুকু মার্ক করছি অতটুকু জায়গা কিন্তু আপনার যদি কোনো টিভিতে যদি আপনার চ্যানেলটা ওপেন করা হয় তাহলে এই জায়গাটা আপনার দেখাইব কিন্তু যখন আপনি কম্পিউটারে তার চ্যানেলটা অন করা তখন আপনার দেখাইব এই থেকে এই পর্যন্ত এই থেকে এই পর্যন্ত আমরা জানি আমাদের দেশের কয়জন মানুষ কম্পিউটারের চ্যানেল দেখে ঠিক আছে আমাদের দেশের কয়জন মানুষ কম্পিউটারের চ্যানেল দেখে তাহলে আমরা এই থেকে এই পর্যন্ত দেখাইব মোবাইলে এই থেকে এই পর্যন্ত দেখাইব মোবাইলে তাহলে আমরা যখন আমরা যখন ব্যানার ক্রিয়েট করব আমরা যখন ব্যানার ক্রিয়েট করব তখন আমাদের এই ইন্টারফেসটা এই ইন্টারফেসটা অর্থাৎ আমাদের মোবাইলের যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা টার্গেট করে আমরা যদি কাজ করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় ঠিক আছে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় কি আমরা মোবাইলের ইন্টারফেস যেটা থাকবে সেই ইন্টারফেস ধরে কাজ করলে আমি আপনাদের আবার ক্যানভাতে নিয়ে যাইব দেখেন আপনাদের এই জায়গাটা দেখানোর পরে আমি কিন্তু আবার ক্যানভাতে নিয়ে যাইব কারণ আমার এটা হয়নি আমার এই সাইজটা কতর মধ্যে থাকতো পাঁচশো একান্ন থেকে একশো ছাপ্পান্নর মধ্যে থাকতো এর মধ্যে যদি আমার এই সাইজটা রাখতে পারি তাহলে আমি আমার এই ছবিটা যে কাইটা আসছে সেই কাইটা আসবে না ঠিক আছে তাহলে পাঁচশো একান্ন থেকে একশো ছাপ্পান্ন বিষয়টা মনে রাখেন সবাই মনে রাখেন পাঁচশো একান্ন থেকে একশো ছাপ্পান্ন তাইলে এখন আসি আবার এই জায়গার মধ্যে এখানে আমি এই জায়গাটা কিন্তু আমি কি করতে পারবো শ্যুটও করতে পারবো আমার জন্য কোনো সমস্যা না এখান থেকে আমি এইটাও এইদিকে সরাইয়ে নিয়ে আসতে পারবো আমার এই ছবিটা এই জায়গার মধ্যে নিয়ে আসলাম এটা উঠাইয়ে দিলাম কোনো সমস্যা থাকবে না কথা বুঝতে পারছেন অর্থাৎ আমার এখন দেখেন আমার এই জায়গাটা এখন এখন কিন্তু আর আমার শ করতে আমার চ্যানেলে শ করতে আর কোনো প্রবলেম করতো না সরাসরি সুন্দর করে দেখবেন একদম মোবাইল ফিচারে যেভাবে আছে ওইভাবে এসে শ করবে ঠিক আছে এগুলা বাদ দেন এগুলা ডিজাইন দিছে এগুলা নিয়ে মাথা কামানোর কোনো দরকার নাই আপনারা যখন ক্রিয়েট করবেন তা যখন আচ্ছা স্যার আমরা যদি ছবিটা রিসাইজ করে নেই তাহলে কি হবে কিনা আমি তো বলতেছি শুনেন আপনারা যখন আপনাদের চ্যানেলের ব্যানার রেডি করবেন ওই সময় আপনারা অবশ্যই অবশ্যই একটু রিসার্চ করবেন আর একটু সুন্দর করে ক্রিয়েট করার চেষ্টা করবেন আমি যদি এখন একদম প্রফেশনালিভাবে রেডি করার চেষ্টা করি তাহলে আমি চার ঘন্টা পাঁচ ঘন্টার সময় ক্লাস করতে হইব কিন্তু আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি আপনারা কিভাবে কি করবেন সেই বিষয়গুলো আপনারা এখান থেকে আপনারা আপনাদের মেধা দিয়ে আপনাদের ভাবনা দিয়ে কাজ করবেন হ্যাঁ যদি কোনো কাজ করার পরে কোনো চ্যানেল আপনি রেডি করতে পারছেন না বা আপনার কাছে মনে হচ্ছে যে সঠিকভাবে হয়নি তখন আপনি আমাকে বলতে পারেন বা আমার কাছে শেয়ার করে বলতে পারেন যে স্যার এটা দিছি বা ভাই এটা দিছি অ্যান্ড এটা কেমন হয়েছে দেখেন তো ঠিক আছে তখন আমি দেইকা দিলাম ওকে আচ্ছা এটা আমাদের নিতাম না আমরা আবার আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করে এই আমাদের এটা এখন আপলোড হয়েছে না সম্ভবত না হয়েছে না স্যার এই পিকচারটা নিয়ে একটা কথা বলতাম যদি অনুমতি দেন হ্যাঁ বলেন ব্যানারটা নিয়ে আর কি স্যার ওই যে গুগলে সার্চ করলে ইউটিউব ব্যানার সাই সার্চ করলে ওইখানে কিছু পিকচার সাজেস্ট করে স্যার যেমন ওইখানে মার্ক করা থাকে কি কি অপশনের মধ্যে রাখলে আপনার ব্যানারটা কোন জায়গায় দেখাবে ডেস্কটপে কিভাবে দেখাবে ওই পিকচার ওইখান থেকে একটা পিকচার নিয়ে করলে করতে পারে ক্যানভাতে ডিজাইনটা তো এই বিষয়টা আলোচনা করছে আপনি যদি চান তাহলে এই তো বললাম না ইউটিউব এই যে ব্যানার সাইজ দুই এখানে ক্লিক করলাম এই যে আসছে মূল ব্যানার সাইজ একদম যে কম্পিউ আপনার টিভিতে কীভাবে দেখাইবে এটাই হচ্ছে টোটাল সাইজ এখন তো এই টোটাল সাইজে আমাদের কাজ করলে হবে না এই যে ইমেজে যদি যান আপনার যে কথাটা হচ্ছে ইমেজে যদি যান জি জি তাহলে কিছু ইমেজ আমাদের দেখাইবো এই যে দেখেন আমাদের কিছু ইমেজ দেখাচ্ছে মধ্যখানের জায়গাটা হচ্ছে বারোশো পঁয়ত্রিশ থেকে একশো তিনশো আটত্রিশ এভাবে বিভিন্ন সাইজ দেখাচ্ছে আপনি এখান থেকে ইমেজ নিয়ে কাজ করতে পারেন সমস্যা নাই এই যে ইমেজগুলো দেখাচ্ছে এখানে আমাদের আইডিয়ামূলক কিছু ইমেজ দিচ্ছে সেই ইমেজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি ক্যানভাতে এটা এখান থেকে ডাউনলোড করে ক্যানভাতে আপলোড করে কাজ করতে পারি আমার অনেক সময় করতে পারি আমরা যে আমি যেভাবে দেখাই সেভাবেও করতে পারেন সেটা ম্যাটার না আপনি কিভাবে করতে পারবেন সেটা যেভাবেই করতে পারেন কথাটা হচ্ছে কাজটা সুন্দর হইতো এটা হচ্ছে মূর্খতা ঠিক আছে তাহলে আমরা আপলোড করি আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে এটা আমরা আপলোড দিয়ে দিলাম এই যে স্যার আপনি ডান হ্যাঁ কি বলতে চাচ্ছেন বলেন ওকে তারপরে আসেন এখান থেকে নিচে ভিডিও ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্কটা অনেক সময় আপনি বাইরে থেকেও দিতে পারেন অথবা আপনি একটা ইমেজ এখানে সেট করে দিতে পারেন আমার কোনো ইমেজ আসেনি মেবি কোনো ইমেজ নাই এই জায়গার মধ্যে আচ্ছা, তাইলে আমি ডেস্কটপ থেকে আনি এই ইমেজটাই আমি দেই টেস এটা হচ্ছে মনে করেন আমার ভিডিও ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্কটা কি আমরা যখন আমার আমি যখন আমার এই চ্যানেলের ভিডিওটা অন করব তখন দেখবেন আপনার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আমার ছবিটা দেখাচ্ছে ওই ছবির উপরে যদি আমি কার্সন নেই তাহলে দেখাইব সাবস্ক্রাইব দ্য চ্যানেল ঠিক আছে সেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক ভিডিওটাই অন করে নেটওয়ার্কের দুষ্টামের কারণেও ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ? কিছু বলেন আচ্ছা যাই হোক এখন নেটওয়ার্কের কারণে এটা লোড হচ্ছে না আমরা একবার দেখার পরে একবারই টাইম হবে আবার ভিডিওটা আপনার যে ইমেল দিয়ে আপনি ভিডিও মেক করছেন আপনি চ্যানেল মেক করছেন সেই ইমেইলে থেকে আবার ভিডিও দেখলে সেটাও আপনার ওয়াচ টাইম হিসাবে কাউন্ট হবে না বুঝতে পারছেন ওকে না জি স্যার এটা আর আসতেছে না আচ্ছা যাই হোক ওকে স্যার তাহলে আমরা পাবলিক দিয়ে দেই এই ওয়াটারমার্কটা হচ্ছে ভিডিও যখন চলবে এখন এই অপশনটা হচ্ছে আপনি কি ভিডিওটা এন্ড অফ ভিডিওতে দিতে চাচ্ছেন নাকি কাস্টম স্টার্ট টাইম আপনি স্টার্ট টাইমে দিতে চাচ্ছেন না হচ্ছে এন্টার ভিডিও ভিডিওর মধ্যখানে দিতে চাচ্ছেন ভিডিওর শুরুতেই দিয়ে দিলাম আমরা ভিডিওর পাঁচ সেকেন্ড পরে এখান থেকে সেকেন্ডটা আপনি লিখে দিতে পারেন যেমন মনে করেন ভিডিওর পঞ্চাশ সেকেন্ড পরেই আমরা দিই হ্যাঁ পঞ্চাশ সেকেন্ড পরে আমাদের ভিডিও চলার পঞ্চাশ সেকেন্ড পরে আমাদের ওয়াটারমার্কটা দেখাইবে এই ওয়াটারমার্কটার মানে হচ্ছে ওই যে আমরা দেখি না কীভাবে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এই অপশনটা আরে তারপরে পাবলিক দিয়ে পাবলিশ দিয়ে দিলাম ওকে আমাদের পাবলিশ হয়ে যাব সবগুলা এখন আমাদের এগুলা সেট আপ হয়েছে ওকে তারপরে আসেন বেসিক ইনফর্ম বেসিক ইনফো হচ্ছে আমার চ্যানেলের নাম এখন আমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম কি এই নামটা আমি দিলাম জয়নাল আবেদিন চ্যানেল রাখবো নাকি traveling blog traveling blog channel আচ্ছা হেডলাইন কি এই যে হেডলাইন আমার এটা দিয়ে দিছে choose your unique head handle by adding letters and numbers আচ্ছা এটা অটোমেটিকলি দিয়ে দিচ্ছে যদি আপনি চান তাহলে এখান থেকে আপনি এডিটও করতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন এই চ্যানেলের ডেসক্রিপশন দিবেন কি description this is a traveling traveling video channels I will share this channel traveling related video ঠিক আছে এভাবে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন আপনি কতটা এক হাজার ক্যারেক্টারের মাধ্যমে আপনি এখানে ডেসক্রিপশনটা দিতে পারবেন আপনি আপনার চ্যানেলের উপরে ভিত্তি করে কোন রিলেটেড চ্যানেল ক্রিয়েট করছেন তার উপরে ভিত্তি করে একটা ডেসক্রিপশন লিখবেন মনে রাখবেন ডেসক্রিপশন অনেক মানুষ পড়ে এবং আপনার ডেসক্রিপশনটা পড়ে আপনার চ্যানেলের কোয়ালিটি সম্পর্কে তারা অনুধাবন করতে পারে তারপরে আসেন অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করলেন কোন ল্যাঙ্গুয়েজের আপনি আপনার চ্যানেলের দুইটা ল্যাঙ্গুয়েজেরই কী দিবেন ডেসক্রিপশন দিবেন সিলেক্ট বাংলা দিলেন তারপরে চ্যানেল নেম এখানে বাংলায় আসব বা এখানে ইংলিশ দিয়ে দিলেন ইংলিশও দিতে পারেন বা বাংলা দিতে পারেন সমস্যা নেই প্রথমটা ইংলিশ দিয়ে দেন চ্যানেল নেম সব কিছু ইংলিশ তারপরে ডেসক্রিপশন এখানে আসছে আপনি এখান থেকে আবার এটাও দিতে পারেন এখানে বেঙ্গলি দিয়ে দেন ডিফল্ট হিসাবে চ্যানেল নেম এটা বাংলা দিয়ে দিলেন ট্রাভেলিং চ্যানেল কইয়া বাংলা দিলেন ডেসক্রিপশনও বাংলা দিলেন অথবা এটার এই জায়গায় কপি কইরা নিয়া এখান থেকে ট্রান্সলেট করলেন আপনি যদি না পারেন ট্রান্সলেট দিলেন এটা কপি করে এই জায়গাতে এনে বসাই দিলেন এখানে কপি পেস্ট কোনো সমস্যা না তারপরে এইগুলা কপি করলেন কপি কইরা ওখানে পেস্ট করলেন পেস্ট কইরা এখান থেকে ওইগুলা বাংলাগুলা নিয়ে আসলেন এখানে পেস্ট দিয়ে দিলেন ঠিক আছে তারপরে ডান দিয়ে দিলেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ সেট হয়ে গেল আপনার বাংলা ইংলিশ দুটা ল্যাঙ্গুয়েজ সেট হয়ে গেছে এটা হচ্ছে আপনার চেনের ইউআরএল এটা হচ্ছে আপনার চ্যানেল ইউআরএল কাউকে যদি আপনার চ্যানেলের ইউআরএল দিতে হয় তাহলে আপনি এই জায়গা থেকে এসে এটা এখানে এই যে কপি দিবেন কপি দেওয়ার পরে এই লিঙ্কটা পাঠাই দিলে আপনার চ্যানেল ইউআরএল হয়ে যাব মানে চ্যানেলের লিঙ্ক সরাসরি চ্যানেলের লিঙ্ক তারপর হচ্ছে লিঙ্ক লিঙ্ক মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেমন ফেসবুকের আমি প্রথমে দিলাম ফেসবুক আমার ফেসবুকটাকে চ্যানেলের সাথে লিঙ্ক আপ করতেছি মানে হচ্ছে আমি আপনাদের দেখাই একটা বিষয় কি দেখাইমু আমি আজকে কারে ফিদা হয়ে গেছি আমার চ্যানেলের আজকে আমার অবস্থা দেখা ওই যে ভেরিফাই চাইছে এই জন্য বেশি লোডিং হচ্ছে আজকে আচ্ছা তাহলে লিঙ্ক কি ফেসবুকের লিঙ্কটা হচ্ছে মনে করেন এখান থেকে ফেসবুক এই যে ফেসবুক প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে আপনি কন্টিনিউ করেন জি সরি ভাইয়া কি বলছিলেন জানি বুঝতে পারিনি স্যার বলেছিলাম যে নেট প্রবলেম হচ্ছে আপনি ক্লাসটাকে কন্টিনিউ করেন ওইদিকে আর না যান আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা তা দেখেন এখানে এই আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে ফেসবুকের লিঙ্কটা এখানে কিভাবে শেয়ার করি আমরা দেখেন আমার যে এই চ্যানেল আছে আমি আপনাদের দেখাইতে চাচ্ছি ওই চ্যানেলটা কে ইচ্ছা করলে কেউ এই যে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক করলাম অ্যাবাউটে ক্লিক করার পরে দেখেন এখানে আসতে আচ্ছা যাক আসতে দিন একটু মুহূর্তে ফেসবুকও আসতেছে না আজকের মতো বাজে অবস্থার সম্মুখীন কবে পড়ছিল আমার মনে নাই তো বাজে নেটওয়ার্কিংয়ের পরিস্থিতি আচ্ছা আমার চ্যানেলে আমার ফেসবুকের প্রোফাইলে যাইতে হইব প্রোফাইলে না গেলে এটা পাইতাম না আচ্ছা এখানে অ্যাবাউট আসছে দেখেন অ্যাবাউটে ক্লিক করার পরে দেখেন ওই যে আছে না এই জায়গার মধ্যে আছে Facebook LinkedIn Instagram Fiverr WhatsApp আমি যদি এই লিঙ্কডিন এই ফেসবুকে ক্লিক করি তাহলে একজন মানুষ সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্ট ভিজিট করতে পারবো এখানে যদি আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্লিক করি তাহলে সরাসরি মানুষ আমার ইনস্টাগ্রামে যাইতে পারবো লিঙ্কডিনে ক্লিক করলে লিঙ্কডিনের আগের অ্যাকাউন্ট এটা আমি ডিলিট করতে হইব আমার আগের অ্যাকাউন্ট আর এখন তো ভ্যালিড নাই এই জন্য এটা যাইতো না ফাইবারে গেলে আমার সরাসরি ফাইবার অ্যাকাউন্টে যাইতে পারবো হোয়াটসঅ্যাপে গেলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যাইতে পারবো মানে অর্থাৎ এখান থেকে আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবো সো দ্যাট এখান থেকে আমি এই যে আমার এই লিঙ্কটা আমি কপি করলাম কপি কইরা এই জায়গার মধ্যে বসাই দিলাম পেস্ট পেস্ট দেওয়ার পরে দেখেন আসেন আরও লিঙ্ক এড করতে পারবো প্লাস লিঙ্কে ক্লিক করলাম আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতাম এখানে লিখবো ইনস্টাগ্রাম এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিব তারপরে টুইটার লিঙ্কডিন আমি পাঁচটা দিতে পারবো এই জায়গার মধ্যে এই পাঁচটা শেয়ার করতে পারবো ঠিক আছে আমি পাঁচটা শেয়ার করতে পারবো আপনারা পাঁচটা শেয়ার করবেন তারপরে যে দেখেন এখানে পাঁচটার ব্যবস্থা আছে তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো হচ্ছে ইমেল দেন এখানে ইমেলটা ইমেল আছে এটা জেলাসিল double zero at the rate Gmail dot com ঠিক আছে তাহলে আমার কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিলাম লিঙ্ক আপ করে দিলাম চেনের ইউআরএল আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম ডেসক্রিপশন দিলাম তারপরে হচ্ছে হেডলাইন আছে আমার চ্যানেলের নাম আছে সব কিছু আছে এখানে চ্যানেলের নাম কি দিলাম ট্রাভেলিং ব্লগ তারপরে পাবলিশ করে দিলাম তাহলে আমার সব কিছু ওকে হয়ে গেল এ হচ্ছে আমার একটা প্রফেশনাল চ্যানেল মেক করা এই পর্যন্তই হচ্ছে আমার একটা প্রফেশনাল চ্যানেল মেক করা আরও কিছু যদি বাদ পড়েই থাকে তাহলে আপনারা নোট করে রাখবেন সামনের ক্লাসে ইনশাল্লাহ সেগুলা আলোচনা করব। আজকের ক্লাসে এই পর্যন্ত এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমি শর্ট টাইমের ভিতরে আনসার দিয়ে দিব স্যার আমার প্রশ্ন হচ্ছে নাম্বার ওয়ান হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার ইয়েস ইয়েস শোনা যাচ্ছে অনেক ব্যানারে আমি দেখি যে ইউটিউব চ্যানেলে তো সোশ্যাল মিডিয়া লিংক অনেক করা যায় বাট হয় পাঁচটা তাই না স্যার পাঁচটা পাঁচটা যাই হোক আমি অনেকক্ষণ কথা বলার পর কেন জানি আপনার এখানে ভয়েসটা যাচ্ছে আসলে আমার নেট প্রবলেম না না না আমার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আমার আজকে আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে আমি আপনাদের দেখাই একটা বিষয় আপনি যে প্রশ্ন স্যার অনেক মানে আমি যে প্রশ্নটা আপনি যে প্রশ্নটা করছেন এই যে দেখেন মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি দেখেন এই যে লিংক আপ করার পরে লিংক আপ করার পরে যে যে কয়টা লিংক আপ করবেন আপনার এইভাবে ব্যানারে এই লিঙ্কগুলো এখানে শো করবে কথা বুঝতে পারছেন যে কয়টা লিংক আপ স্যার এইখানে ওই Facebook Facebook name show plus আইকনটা শো করতেছে এন্ড বাকিগুলো শো করতেছে না কেন আচ্ছা এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা নাই এইভাবে এখানে তো সম্পূর্ণ নাম দেয়াই আছে দেখেন তারপরেও কেন যে এখানে নাম সহ আসতেছে না শুধু আইকনগুলো আসতেছে এই বিষয়টা আমার মানে আয়ত্তের ভিতরে না এগুলো আমি কখনো চিন্তা স্যার এটা আসলে হ্যাঁ, এটা আসলে হয় আপনি ফার্স্ট যে লিংকটা রাখবেন সেটাই হচ্ছে আপনার নেম এবং আইকন শো করবে হ্যাঁ, বাকি আচ্ছা, যেগুলো আচ্ছা। রাখবেন জাস্ট সেগুলো আইকন শো করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আর কোনো প্রশ্ন না স্যার এটা আসলে আমার জানার দিক থেকে আমি বললাম কেননা এটা আমি নিজে অনেক ট্রাই করে দেখেছি তো তাই আসলে এটা বললাম জানি না ভুল না ঠিক তবে আমি অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এই বিষয়টা নিয়ে আমি কখনোই ভাবিও নি ট্রাইও করিনি এভাবে আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্ন করায় আমার ভিতরে আজকে প্রথম এটাই নলেজে আসছে এবং আজকে এটা নিয়ে আমি একটু গবেষণা করব আরে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার স্যার আমি একটু বলতে চাইছিলাম সেটা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আর কি বর্তমানে তো স্যার বায়ার রিকোয়েস্ট তো তুলে দিল এখন ব্রিফ নিয়ে আসলো ব্রিফটাও তো স্টপ করে দিল এখন ওরা কি চিন্তা ভাবনা করতেছে আপনি কি স্যার এই সম্পর্কে কিছু জানেন ভাই ও আমরা যারা এই বিষয় নিয়ে গবেষণা করে আমরা প্রত্যেকেই যখন তারা আপডেট দিয়ে তখন আমরা কিছু জানতে পারি তার আগ পর্যন্ত জানতে পারি না সো দ্যাট এখন তারা কি করবে বা কি দিবে এটা তারা যতক্ষণ পর্যন্ত আপডেটটা না দিবে আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা কোনো উত্তর দিতে পারবো না জি স্যার আর কারো কোনো প্রশ্ন আছে thank you sir welcome okay তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন